আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা খুব সুন্দর ফ্রিতে ইন্ট্রো বানাতে চান তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনি যদি একটা ইউটিউবার হন এবং আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা ভালো ইন্ট্রো বানাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে বলবো যে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কি করে আপনারা একটা ইন্ট্রো বানাতে পারবেন এবং কোনো এডিটিং ছাড়াই আপনারা কি করে একটা ইন্ট্রো বানাবেন তো বন্ধুরা ইন্ট্রো বানানোর জন্য আমি আজকে আপনাদের একটা ওয়েবসাইট দেখাবো তো বন্ধুরা ওয়েবসাইট তো অনেকগুলোই আছে কিন্তু সব ওয়েবসাইটেই কিন্তু টাকা দিয়ে ইন্ট্রো বানাতে হয় তো বন্ধুরা আজকের যে ওয়েবসাইটে কথা বলবো সেটা সম্পূর্ণ ফ্রিতে আপনাকে একটা ইন্ট্রো বানিয়ে দেবে বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কি করে ফ্রিতে একদম সম্পূর্ণ ফ্রিতে কি করে আপনারা একটা ইন্ট্রো বানাবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো দেখুন নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ভিডিওর নিচে সেটা ক্লিক করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা এবং পাশে দেখুন একটা বেল আইকন চলে আসবে তো বেল আইকনটাও ক্লিক করে দেবেন তা তাহলে কী হবে আমি যখনই কোনো ইউটিউবেতে নতুন ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে বন্ধুরা এই জন্য ফার্স্ট আপনাদের গুগল ক্রোমটা ওপেন করতে হবে তো বন্ধুরা গুগল ক্রোম ওপেন করার পরে সার্চ বারে লিখবেন ফ্রিক প্রেস তো ফ্রিক প্রেসটা আমি লিখে নিই বন্ধুরা ফ্রিক ফ্রেশ লেখার পরে আপনারা সরাসরি সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন যে ফার্স্ট যে লিঙ্কটা চলে এসছে এই যে ফার্স্ট লিঙ্কটা ফার্স্ট লিঙ্কটাই আপনারা ক্লিক করবেন তো দেখুন ওয়েবসাইটের ইন্টারফেস কিছুটা এইরকম তো এখান থেকে আপনারা ফ্রিতে ইন্ট্রো বানাতে পারবেন তো বন্ধুরা এখানে দেখুন গেট স্টার্ট ফ্রম ফ্রি এই যে অপশানটা আছে এই অপশানে আপনারা কি ক্লিক করবেন যেহেতু আপনারা ফ্রি একটা ইন্ট্রো বানাবেন তাই গেট স্টার্ট ফ্রম ফ্রিতে আপনারা ক্লিক করবেন বন্ধুরা এটা ক্লিক করার পরে দেখুন সরাসরি এরকম একটা ফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এখান থেকে কিন্তু গুগল থেকে আপনাকে সাইন আপ হতে বলছে তো দেখুন এখানে কিন্তু সাইন আপ বলে একটা অপশান আছে গুগল অ্যাকাউন্ট সাইন আপ তো এই সরাসরি অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে আপনার মোবাইলে যতগুলো ইমেল e- অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে তো যে কোনো একটা ইমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন আমি জাস্ট এটা সিলেক্ট করে নিচ্ছি তো বন্ধুরা সিলেক্ট করার পরে দেখুন এরকম একটা পেজ খুলে যাবে এবং এখানে দেখুন প্রচুর ইন্ট্রো আছে দেখুন এগুলো কিন্তু সবই সবই কিন্তু ইন্ট্রো বন্ধুরা এগুলো কিন্তু সবই ইন্ট্রো দেখুন এখানে কিন্তু প্রচুর ইন্ট্রো আছে আপনারা এখান থেকে যে কোনো একটা ইন্ট্রো বেছে যাবেন আমি যথারীতি এই ইন্ট্রোটা বেছে নিচ্ছি তো চলুন বন্ধুরা ইন্ট্রোটা প্লে করে দেখা যাক কীরকম ইন্ট্রো এবং কীরকম হবে তো ইন্ট্রোটা আমি প্লে করছি এখান থেকে বন্ধুরা সাউন্ডটা কিন্তু আমি কমিয়ে রেখেছি তো দেখুন ইন্ট্রোটা কিন্তু এইরকম কিছুটা এরকম হবে তো বন্ধুরা এই ইন্ট্রোর নিচে দেখুন এখানে একটা কাস্টমাইজ নাও বলে একটা অপশান আছে তো বন্ধুরা সিম্পলি আপনারা এই অপশান অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পরে কিন্তু এখানে একটা লেখা দিচ্ছে দেখুন আপলোড ইমেজ তো বন্ধুরা এখানে কিন্তু আপনার চ্যানেলের লোগোটাই আপলোড করতে হবে তো সিম্পলি আমার চ্যানেলের লোগোটা আমি আপলোড করে দিই আমার গ্যালারি থেকে তোমরা এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের চ্যানেলের লোগোটা আমি এখান থেকে নিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা লোগোটা আপলোড করার পরে এখানে লেখা আছে প্রোসিড তো সরাসরি আপনারা এই প্রোসিড অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এখানে প্রোসিড অপশানটায় ক্লিক করে দিচ্ছি প্রোসিড অপশানে ক্লিক করার পরে কিন্তু এখানে আমার আপনার লোগোটা এখানে চলে আসবে তো এখানে আমি লোগোটা দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু একটা নেক্সট নেক্সট বলে একটা অপশান আছে তো নেক্সট অপশানে আপনারা সরাসরি ক্লিক করবেন তো বন্ধুরা এখানে আবার চলে এসে দেখো দেখুন একটা অপশান মেন টাইটেল তো কিন্তু এখানে আপনার ইউটিউব চ্যানেলের যে নামটা সেই নামটা এখানে লিখে দেবেন তো বন্ধুরা এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা যথাযথ লিখে দিই টেক কিন্তন তো বন্ধুরা এখানে দেখুন নিচে দেখুন এখানে কিন্তু আপনার আপনার ভিডিও রেজুলেশনটা কিন্তু সিলেক্ট করতে পারবেন সাতশো কুড়ি আর হাজার আশি তো আমি এখানে সাতশো কুড়িতে রেখে দিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু আপনার অডিও অ্যাড অডিও একটা অডিও অ্যাড করতে বলছেন তো দেখুন বন্ধুরা এখানে অ্যাড অডিও বলে একটা অপশান আছে তো সরাসরি একটা অডিও অ্যাড করে নিই তো বন্ধুরা এখানে দেখুন প্রচুর কিন্তু অডিও চলে এসেছে প্রচুর প্রচুর অডিও তো এখান থেকে আপনারা চাইলে বেছে বেছে একটা ভালো অডিও নিতে পারেন তো আমি একটা যখন এখন একটা যে কোনো একটা অডিও নিয়ে নিচ্ছি তো এখান থেকে আমি ফার্স্ট অডিওটা সিলেক্ট করে নিলাম অডিওটা সিলেক্ট করার পরে এখানে দেখুন নিচে একটা অপশান আছে সাবমিট অর্ডার বলে একটা অপশান আছে তো সে সিম্পলি এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করা দেওয়ার পরে এখানে কিন্তু এই এসটা করে দেবেন তো বন্ধুরা তারপরে এইখানে একটা অপশান চলে এসেছে দেখুন ভিউ মাই অর্ডার তো বন্ধুরা এই ভিউ মাই অর্ডার এটাতে আপনারা ক্লিক করবেন তো দেখুন ভিউ মাই অর্ডারে ক্লিক করার পরে দেখুন একদম নিচে চলে আসবেন দেখে দেখুন এখানে কিন্তু আপনার অডিও আপনার ইন্ট্রোটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে তো বন্ধুরা সিম্পলি আপনারা এই ইন্ট্রোর ওপরে এটা ওপরে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে দেখুন ইন্ট্রোটা কিন্তু তৈরি হয়ে গেছে তো তো আপনারা যদি চাইলে এখান থেকে কিন্তু ডাউনলোড ইন্ট্রোটা ডাউনলোড করে নিতে পারেন দেখুন উপরে একটা থ্রি ডট অপশান আছে এই থ্রি ডট অপশানে আপনারা সরাসরি ক্লিক করবেন তো আমি একটু জুম করে নিয়ে থ্রি ডট অপশানটায় ক্লিক করছি থ্রি ডট অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে একটা ডাউনলোড অপশান চলে এসেছে তো আপনারা যদি এই সিম্পলি এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই কিন্তু ইন্ট্রোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনি যদি আমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন পাশে একটা ছোট্ট বেল আইকান চলে এসেছে বেল আইকনটাতেও ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য good bye close till I get